যদি ভালোবাসা পাই আবার সূত্রে নেব জীবনের ভুলগুলি যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব ঝুলাঝুলি যদি ভালোবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাব যদি ভালোবাসা পাই পাহাড় ডিঙাবো আর সমুদ্র সাঁতরাবো যদি ভালোবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল যদি ভালোবাসা পাই জীবনে আমি পাবো মধ্য অন্তমের যদি ভালোবাসা পাই আমি আবার সূত্রে নেব জীবনের ভুলগুলি যদি ভালোবাসা পাই শিল্প দীর্ঘ পথে বয়ে যাব কথাগুলি যদি ভালোবাসা পাই